হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আর্নিংস বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইগল মাইনিং টোকেন যেটা আপনারা মাইনিং করেছেন ইগল মাইনিং অ্যাপসের মধ্যে এইটা যারা উইথড্র দিয়েছিলেন আপনারা কোথায় দেখতে পাবেন এই টোকেনটা এই টোকেনটা অলরেডি আপনাদের ওয়ালেটে দিয়ে দেওয়া হয়েছে সেই রকম অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং আমি নিজেও সেটাকে পেয়েছি এটা কোথায় দেখতে পাবেন এবং এটাকে যেখানে আপনারা এখন দেখতে পাবেন যে নামে দেখতে পাবেন সেখানে কোনো ভ্যালু নেই এবং যেটার ভ্যালু আছে সেটাকে কিভাবে সেটাতে কিভাবে সোয়াপ করে নিয়ে যাবেন আমি তার বিস্তারিত দেখাবো নিজে করে দেখাবো লাইভ তাতে করে আপনাদের আজকে এই ধরনের যে সমস্যাটা রয়েছে সেটার সমাধান হয়ে যাবে তাই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং ভিডিওতে দেখানো কাজগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি প্রায়ই নিয়ে আসি এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যাতে এই ধরনের ভিডিও পাবলিশ হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওতে যাওয়ার আগে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট আজকেই কিছুক্ষণ আগে দেওয়া হয়েছিল ইগল যে টেলিগ্রাম হ্যান্ডেল রয়েছে তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে সেখানে এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি মাইনিং টোকেন লঞ্চ হয়েছে এবং সেগুলোর প্রাইস লঞ্চ হওয়ার সাথে সাথে কমে গেছে লঞ্চিং প্রাইসও যে খুব একটা আহামরি ছিল সেটা না লঞ্চ হওয়ার পরপরে আরও কমে গেছে এটার মেইন কারণ হচ্ছে যে লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা যারা মাইনিং করি আমরা হাইপ হয়ে টোকেনটাকে সেল করে দিই হ্যাঁ এতে হয় কি আমরা দুই চার টাকা হয়তো পাই কিন্তু যে এর যে বড় একটা ফিউচার থাকে সেটা থেকে আমরা নিজেদের নিজেরা হারিয়ে যাই হ্যাঁ সেই জন্যে এই ইগল টিম তারা একটা তাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট দিয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি এখানে ওপেন করে রেখেছি পোস্টটা আপনারা দেখতে পাবেন up and down of crypto price is the crypto way মানে ওঠানামা ক্রিপ্টোর দাম ওঠানামা এটা ক্রিপ্টোর একটা পথ হ্যাপিনেস অল টাইম সবসময় খুশি থাকতে বলেছে হ্যাঁ কারণটা হচ্ছে আমি একটু নিচে চলে যাচ্ছি এখানে তারা লিখেছে দেখুন bitcoin went from nineteen thousand dollar to three thousand dollar bitcoin উনিশ হাজার ডলার থেকে একটা সময় পেছনের একটা সময় গত একটা সময়ে তিন হাজার ডলারে নেমে এসেছিল যেখান থেকে সেটা ষাট হাজার ডলারে পাম্প করে আবার ফিরে যায় আবার দেখুন ইথারিয়াম একটা সময় এক হাজার ডলার থেকে আশি ডলারে চিন্তা করুন এক হাজার ডলার থেকে আশি ডলারে নেমে এসেছিল এবং সেখান থেকে পাম্প করে তারা কিন্তু ইথারিয়াম কিন্তু চার হাজার ডলার পর্যন্ত পৌঁছায় দেখেন ডগি কয়েনকে আমরা এখন ওয়ান সেন্টে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টে দেখতে পাচ্ছি মাঝে মাঝে টু সেন্টে দেখতে পাচ্ছি সেই ডগি কয়েন কিন্তু একটা সময় লঞ্চ যখন হয়েছিল তখন zero point zero zero one সেন্টে লঞ্চ হয় তারপরে কিন্তু সেটা প্রাইস ডাম্প করে zero point four time zero এইটে নেমে আসে এবং সেটা পরবর্তীতে এখন আমাদের চোখের সামনে আমরা টু থ্রি সেন্ট পর্যন্ত বা কিছুদিন আগে সেভেন সেন্ট পর্যন্ত আমরা দেখতে পেরেছি ঠিক সেরকম বিএনবি চারশো ডলার থেকে ষাট ডলারে নেমে আসে এবং ঠিক তারপরে পাঁচশো ডলারে পৌঁছে যায় তাহলে চিন্তা করুন আমরা যখন দেখছি যে একটা টোকেন বা একটা কয়েন সেটা দুম করে বেশ ভালো একটা ডাম্প হয়েছে আমরা হাইপ হয়ে গিয়ে বিক্রি করে দিই এটা না মার্কেট থেকে এবার হারিয়ে যায় হতেই পারে ক্রিপ্টো মার্কেটটা হয়ে থাকে কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে এটাকে হোল্ড করতে পারি তাহলে দেখা যায় বেশিরভাগ সময় আমরা বেশ বড় একটা প্রফিট গেইন করতে পারি হ্যাঁ এইটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে আপনি যদি ভালো প্রফিট অর্জন করতে চান এইটাই হচ্ছে একমাত্র পথ হোল্ড করা তো এখন এই পোস্টটা পড়ার পরে আমার কথা শোনার পরে আপনারা ইগল টোকেন যেটা আছে এটাকে হোল্ড করবেন নাকি সেল করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এটা ইতিমধ্যে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আপনার অ্যাসেট আপনি যা খুশি করতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে যদি আমি নিজে এটাকে অবশ্যই হোল্ড করব এবং আপনারা যদি হোল্ড করেন তাহলে হয়তো অদূর ভবিষ্যতে কেউ বলতে পারে না গ্যারান্টি দিয়ে আমিও বলতে পারবো না যে অবশ্যই একটা বড় ধরনের প্রফিট আপনারা এখান থেকে পাবেন তবে হতে পারে কারণ প্রজেক্টটা নিয়ে এই ইগল প্রজেক্টটা নিয়ে বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা হচ্ছে এক্সপার্টদের মধ্যে যেসব আলোচনা হচ্ছে সেটা থেকে বোঝা যায় যে এটা খুবই আশাব্যঞ্জক একটা প্রজেক্ট যেটাতে ভবিষ্যতে আমাদের ভালো কিছু দিতে পারে তো এরপরে আর কথা বাড়াবো না আমি চলে যাবো আজকে এই ভিডিওটা মেইনলি যে টপিক্সের উপরে আমি করতে চলেছি তৈরি করতে চলেছি যেটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের যে টোকেনটা আপনারা উইড্রো দিয়ে পেয়েছেন সেটাকে উইড্রো করে একটা ভ্যালুয়েবল টোকেনে নিয়ে যাবেন কারণ যে যে ওয়ালেটে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ইগল টোকেনটা ইএমটি টোকেনটা সেটা এখন নন ভ্যালু ভ্যালুয়েবল আমরা ভ্যালুয়েবল একটা অ্যাসেট কিভাবে তৈরি করব তো চলুন সেখানে চলে যাই তো আপনারা যারা উইথড্র দেওয়ার পরে আপনাদের টোকেনটাকে দেখতে পাচ্ছিলেন না তাদের তারা কিভাবে দেখতে পাবেন সেই ধরনের একটা ভিডিও আমি দিয়েছিলাম কিছু কাজ করতে হবে আপনাদের ওয়ালেটটা ক্রিপ্টো কারা যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটাকে আপডেট করতে হবে কিন্তু সরাসরি আপনার অ্যাপস থেকে অ্যাপস থাকা অবস্থায় পুরনো অ্যাপসটা থাকা অবস্থায় আপনি যদি প্লে স্টোর থেকে আপডেট করেন তাহলে কাজ হবে না কিভাবে আপডেট করতে হবে এই ধরনের একটা ভিডিও আমি দিয়েছিলাম যদি আপনি সেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এবং সেই মতো আপনার ওয়ালেটটাকে আপডেট করে নেবেন এবং তারপরে যারা উজ্জ্ব দিয়েছিলেন তাদের সবার টোকেন দিয়ে দেওয়া হয়েছে এখানে একটু খেয়াল করুন আমি আমার টোকেনটা পেয়ে গিয়েছি তবে হ্যাঁ মনে রাখুন যদি আমি যেভাবে দেখিয়েছিলাম ভিডিওতে যে কিভাবে আপনি আপনার ওয়ালেটটাকে আপডেট করবেন ওই সিস্টেমে আপডেট না করলে কিন্তু আপনি আপনার টোকেনটাকে দেখতে পাবেন না এইখানে এই দেখুন আমার টোকেনটাকে আমি পেয়ে গিয়েছি এখানে আমার ওয়ালেটে টোকেনটা শো করছে আপনাদের আপনার ওয়ালেটেও টোকেনটা শো করবে যদি আপনি সেইভাবে আমার ভিডিওতে দেখানোর পদ্ধতিতে সেটাকে আপডেট করে নেন তো এখানে এই যে ইএমটি e একটা টোকেন নামে আমাকে টোকেনটা দেওয়া হয়েছে হ্যাঁ e ইএমটি অ্যাড্রেসে আমাকে টোকেনটা দেওয়া হয়েছে কিন্তু এই ইএমটি e এখন নন ভ্যালুয়েবল এটার কোনো ভ্যালু নেই এইটাকে আমরা সোয়াপ করব সোয়াপ করে ইএএন e করব হ্যাঁ ইএএন এর এখন ভ্যালু আছে এটাকে এখন এক্সচেঞ্জ করা যাচ্ছে ইগলের নিজস্ব সোয়াপ থেকে এবং বিভিন্ন সোয়াপ থেকে এটাকে এখন এক্সচেঞ্জ করে আমরা সেল করতে পারি তবে আবারও বলছি সেলের কথাটা যেহেতু আসলো আপনারা এটাকে হোল্ড করুন ভবিষ্যতে একটা ভালো প্রফিট এখান থেকে পাবেন এবং মাইনিং চালু রাখুন আর যারা মাইনিং এখনও শুরু করেননি তাদের জন্য এখনও সুযোগ রয়েছে ইগল মাইনিং এখনও বন্ধ করেনি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইগল মাইনিং নেটওয়ার্ক নেটওয়ার্কের যে অ্যাপসটা রয়েছে সেটাকে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার রেফার কোড পেয়ে যাবেন সেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন মাইনিং নেটওয়ার্কে রেফার কোড ছাড়া রেজিস্ট্রেশন করা যায় না এবং আমার মাইনিং কোড দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনারা দশটা ইগল এমনিতে ফ্রি পেয়ে যাবেন তো এখন দেখাচ্ছি আমি কিভাবে হচ্ছে আপনারা এই ইএমটি টোকেনটাকে সোয়াপ করে ইএএনএ e করবেন তার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন একটু নিচের দিকে এখানে সোয়াপ নামে একটা অপশন রয়েছে এই যে সোয়াপ নামে যে অপশনটা রয়েছে আপনার ওয়ালেটে অবশ্যই থাকবে যদি আপনি প্রপারভাবে ভিডিওতে আগের ভিডিওতে দেখানো পদ্ধতিতে ওয়ালেটটা আপগ্রেড করে থাকেন আপনাকে অবশ্যই দেখাবে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে এইখানে আমাদের দুটো অপশন ওপেন হবে একটা হচ্ছে ইগন ওল্ড টু ইগন এটা হচ্ছে যদি আপনার আগে পুরনো ইগন থেকে থাকে এটাকে মাইগ্রেট করা হয়েছে নতুন ইগনে আমরা ওটা ওটাতে যাচ্ছি না আমরা যেটা করব ইএমটি e থেকে ইএএনএ e সোয়াপ করব আমাদের ইএমটি টোকেনটাকে ইএএনএ সোয়াপ করব তার জন্যে আমাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন আপনার ইএমটি e, যে অ্যামাউন্টটা রয়েছে সেটা দেওয়ার জন্য বলছে এখানে আপনার অ্যাভেলেবেল কত আছে আমার অ্যাভেলেবেল এইটি টু আছে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে আমি এখানে আমার যে অ্যাভেলেবেল ব্যালেন্সটা আছে পুরোটাই দিয়ে দিব এইটটি টুকে আমি সোয়াপ করে ইএমটি e করব দেখুন এখানে আপনাকে কিছু যখন আপনি সোয়াপ করবেন আপনাকে কিছু বোনাস দেওয়া হবে আমাকে এখানে প্রায় আটটা এইট পয়েন্ট টু টোকেন আমাকে এখানে বোনাস দিচ্ছে এইটা হচ্ছে এখন সোয়াপের জন্য আমাকে দেওয়া হচ্ছে টেন পার্সেন্ট যেটা তারা বলছে এখানে উপরে লেখাই আছে EMT to EAN swap get ten percent more EAN as bonus মানে আপনি বোনাস হিসেবে দশ পার্সেন্ট অতিরিক্ত ইএএন e পাবেন হ্যাঁ তো আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি কত পাবো সেটার অ্যামাউন্টটা আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটু লোড হবে অপেক্ষা করতে হবে একটু তারপরে এখানে এইরকম ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকেরই আসবে swap EMT to EAN approve token এখানে জাস্ট আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে আপনি এখানে অ্যাপ্রুভ এই লেখাটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখানে লিখছে not en enough fund for gas fees আমাদেরকে এখানে সব করতে কিছু ফিস দিতে হবে সেই ফিসটা আমাদের ব্যালেন্সে থাকতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেই ফিসটা হচ্ছে আমাদের এই ওয়ালেটে আমাদের স্মার্ট চেইন কিছু স্মার্ট চেইন ব্যালেন্স থাকতে হবে আমি আশা করছি প্রায় এক ডলার সমমানের স্মার্ট চেন ব্যালেন্স থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি সেই পরিমাণ একটা ব্যালেন্স এখানে ইন করিয়েছি ব্যালেন্স এখানে নিয়েছি ডিপোজিট করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এটা কিভাবে সোয়াপ করব এবং আপনারাও যেন সেটা সোয়াপ করতে পারেন তো আপনারা চাইলে এই ব্যালেন্সটা দিয়ে এই গ্যাস ফিসটা দিয়ে সোয়াপ করে নিতে পারেন আর না চাইলে একসাথে অনেক যখন হবে তখন একবারে সোয়াপ করতে পারেন আপনাদের ইচ্ছা তো চলুন আমরা সোয়াপ করি দেখি এখান থেকে কত চার্জ কাটে এখন সোয়াপ করতে গেলে আমাদেরকে আগের যে নিয়ম আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রকম এখান থেকে সোয়াপে ক্লিক করতে হবে তারপরে ইএমটি টু ইএএন এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ তো এবার আমরা এখান থেকে অ্যাপ্রুভ করব দেখা যাক আমাদের কত চার্জ কেটে নেয় এখান থেকে একটু অপেক্ষা করব তো এবার এখান থেকে আমাদেরকে চার্জটা দেখিয়ে দিচ্ছে এখানে আমাদের কত চার্জ কাটবে এখানে এইটটি সেভেন সেন্ট চার্জ আমাদের কেটে নেবে তো আপনার যদি এই এইটটি সেভেন সেন্ট চার্জ দিয়ে আপনি সোয়াপ করতে চান করতে পারেন আমি সোয়াপ করে নিচ্ছি এখান থেকে সোয়াপে ক্লিক করলাম সোয়াপে ক্লিক করার পর এখন সোয়াপ হচ্ছে সব কমপ্লিট হলে এখানে আপনাকে সব সাকসেসফুলি দেখাবে দেখানোর পরে আমরা জাস্ট ক্লোজে ক্লিক করব ক্লোজে ক্লিক করে ব্যাকে চলে যাব এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পরেই দেখা যাবে আমাদের ইএমটি e যে ব্যালেন্সটা ছিল এটাকে কেটে নেওয়া হয়েছে এবং আমাদের ইএএন e ব্যালেন্সে যোগ হয়ে গেছে দেখুন ইতিমধ্যে আমি রিফ্রেশ করার সাথে সাথে আমার ইএএন ওয়ালেটে টোকেনটা চলে এসেছে এখন আমরা এটাকে চাইলে এখান থেকে সেল করতে পারবো এক্সচেঞ্জ করতে পারবো তো এটার প্রাইস এখন খুবই কম আছে এবং এত কম যে আমরা যে চার্জটা দিয়ে গ্যাস ফিসটা দিয়ে সোয়াপ করলাম সেটাও হয়তো হবে না তাই এখান থেকে আমরা এটাকে হোল্ড করব এখন এবং ভবিষ্যতে যখন এটার প্রাইস আপ হবে তখন আমরা এটাকে এখান থেকে সেল করব তো এই হচ্ছে মোটামুটি সব প্রসেস এর বাইরেও আপনাদের ইগল সংক্রান্ত এবং অন্যান্য মাইনিং টোকেন সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে আমার সাথে আমার সাথে যুক্ত হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমার আমার টুইটার হ্যান্ডেল ফলো করতে পারেন এবং ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে সেখানে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এগুলো সব লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে